আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে লং মালবেরি বড় সাইজের হচ্ছে ছোট আছে এখন বড় হয় নাই ঠিক মতো গায়ে লোম আছে এখন ফলস গাছ আছে এখানে আমরা আছে ফলসহ মানে ফুলস গাছ বারো মাসে আমরা কাজু বাদাম হচ্ছে ড্রাগন ড্রাগন ফল শো গাছ কুল গাছ আছে ফুল গাছে ফুল আছে সবই প্যাকিং হচ্ছে আজকে পাঠায় দেওয়া হবে আজকে প্রায় উনিশ জনের গাছ কুরিয়ার করা হবে বাদ বাকি শনিবারে এবং রবিবারে কুরিয়ার করা হবে লাল শরীফা

조심히 아, 가시다.